আপনারা দেখছেন এ স্টার নিউজ সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির সাধারণ পরিষদের এক প্রস্তাবে দেশটিকে অধিকৃত পুরো এলাকা ছেড়ে দিতে বলা হয়েছে বুধবার দিনভর অধিবেশনে ইসরায়েল সংশ্লিষ্ট আরও চারটি পদক্ষেপ অনুমোদন করে সাধারণ পরিষদ আইনগতভাবে এসব প্রস্তাব মানতে বাধ্য নয় তেল আবিব তবে এসব প্রস্তাবের মধ্য দিয়ে ফিলিস্তানে ইসরায়েলি দখল দারিদ্র ও অবৈধ বস্তি নির্মাণের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধিতা জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে খবর এ একপির উনিশশো সাতষট্টি সালের জুন মাসে আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল এরপর সেখানে বসবাস করা সিরিয়ার আরব বাসিন্দাদের বেশিরভাগই পালিয়ে যায় উনিশশো সালে এটি পূর্ণ দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া উনিশশো সালের চার ডিসেম্বর একতরফাভাবে ওই এলাকাকে নিজেদের অংশ ঘোষণা করে ইসরায়েল তবে এই দখল দারিদ্রের স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় দুই সালের পনেরোই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের গ্রহণ করা এক প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমি সহ ফিলিস্তানি ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের শোষণ বন্ধ করতে বলা হয় বুধবার সাধারণ পরিষদে সিরিয়ার গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে একানব্বইটি দেশ ও যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ বিপক্ষে ভোট দেয় আর পঁয়ষট্টিটি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে এটিকে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের গ্রহণ করা অপর এক প্রস্তাবের বাস্তবায়ন বলে উল্লেখ করা হয় প্রস্তাবে বলা হয় সিরিয়ায় গোলান উপত্যকায় চলমান দখল দারিদ্র ওই এলাকার বিস্তৃত ও দীর্ঘ মেয়াদী শান্তি স্থাপনের পথ রুব্ধ করেছে গোলান উপত্যকায় যুদ্ধবিরতির লাইনের কাছে দখলকৃত সিরিয়ার ভূমিতে ইসরায়েলি বস্তি গোলান প্রস্তাব ছাড়াও বুধবার ইসরায়েল সংশ্লিষ্ট আরও চারটি পদক্ষেপ নেয় সাধারণ পরিষদ এর একটিতে ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তানি ভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে আরেকটিতে ইসরায়েলকে অবৈধ বস্তি নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয় অপর এক পদক্ষেপে ফিলিস্তানি ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন দপ্তরের কাজের স্বীকৃতি দেয় সাধারণ পরিষদ আর সর্বশেষ পদক্ষেপে ফিলিস্তিনি সংক্রান্ত তথ্য ও জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় জাতিসংঘের মূল ছয়টি অঙ্গের একটি নিরাপত্তা পরিষদ পাঁচ স্থায়ী সদস্য ও অস্থায়ী নির্বাচিত দশ সদস্য দেশের সমন্বয়ে মোট পনেরো সদস্যের এই পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করলে তা মানতে সদস্য দেশগুলো আইনগতভাবে বাধ্য তবে সব সদস্য দেশের সমন্বয়ে গঠিত হলেও সাধারণ পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করলে তা মানতে আইনগতভাবে বাধ্য নয় কোনো সদস্য দেশ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ